তোরা দেখি সব গোল্ডের প্লেয়ার আমি দেখি ডায়মন্ড টু এর প্লেয়ার এই সম্মান দিয়া কথা কবি দেখছস তোদের চাইতে বড় আমি আচ্ছা দাঁড়া চশমা লাগাইছস হ্যাঁ লাগাইছি কয়টা একটা লাগাইছি আরেকটা লাগা हमारा दिमाग खराब है पागल